Hey guys welcome back to our channel আর আজ আমরা নিয়ে এসেছি এমন কিছু অ্যাক্টিভিটিস যেগুলো না না কি ভেবেছিল এটা কি আমরাও একই ইন্ট্রো দেবো না দেবই না ইন্ট্রো দেখে নাও ভিডিও তোমার কাছে চাইনি কিছু জানায়নি মোর নাম তুমি যখন বিদায় নিলে নীরবে রহিলাম একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয়কো বেলা যায় কোন আলস্যে রইনু বসে কিসের ভাবনায় আমি এখানে তুমি ওখানে মিস করছি খুব কতদিন কলেজ যাওয়া হয় না কতদিন দিন আডু কতদিন হাত ধরিনি তোমার কাঁধে রাখিনি মাথা কতদিন যে পড়তে বসে ছুঁইনি বই খাতা কতদিন যে আমার চোখ রাখিনি তোমার চোখে কত মজা করতাম আগে ছিলাম কত সুখী yeah, boy. Nice. Thank you. It was at this moment that he knew. He f***ed up. আমি আকাশে সব তারা এনে দেব তোমাকে আলোকিত করব বলে আমি পৃথিবীর সবচেয়ে বড় ফুলের বাগান বানিয়ে দেব তোমাকে সৌন্দর্যে ভরাবো বলে আমি পৃথিবীর সব কবিকে এনে দেবো তোমায় নিয়ে কবিতা লিখবে বলে কারণ আমি শুধু তোমাকে ভালোবাসি হ্যাঁ I love you baby I love you too যে এর আগে কোন অ্যালফাবেট আসে আই হেটের অপোজিট কি বলো তো love আর মেয়ের অপোজিট কি you. হ্যাঁ আই লাভ ইউ বেবি একজন মারবো A few moments later. Six and a half hours later. One eternity later. So much later that the old narrator got tired of waiting, and they had to hire a new one. Twelve seconds later. 20 minutes later. Twelve seconds later. Wow, one hour 100 likes. আমার পোস্টে Wow, I'm getting famous. Yeah. ধুর। এক ঘন্টায় সেই সাতখানাই লাইক আমাদের আর কিচ্ছু হবে না মা ও মা আজকে একটু চিকেন রোল বানিয়ে দিও তো সন্ধ্যাবেলায় আচ্ছা বানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ মা লাভ ইউ মা ও মা আজকে একটু চিকেন রোল বানিয়ে দিও তো সন্ধ্যাবেলায় না সারাদিন ফোন নিয়ে বসে থাকলে এসব হবে না হ্যাঁ।